سکامی کلما ہو تکلیما ہمی اللہ باشتے کتا بولی موسیٰ نمی کی اللہ پاک رب العالمین کوہ تیرنی ہے موسیٰ علیہ السلام سلام شتے اللہ پاک رب العالمین کتا سبحان اللہ بولی اللہ پاک رب العالمین وقال آخر فعیسیٰ کلیم হাবিবের পাঁচশত নাম আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি সুবহানাল্লাহ উনি বলেন জগৎ বিখ্যাত মহাদেশ হজরত আব্দুল হক মহাদেশ দেহবির রহমতুল্লাহ আলাই বলেন জগতের মানুষ শোনো এই পাঁচশত নামের ভিতরে আমি আমার হাবিবুল্লাহর নাম একটা পেয়েছি যেটা হলো মিফতাহুল জান্নাহ সুবহানাল্লাহ সাবির সন্ধান করো আর জান্নাতের সাবি হলো আপনার আমার নবী সরকার মদিনা আমার বাজিরা ভাইয়েরা বন্ধুবারে আমার নবীর বংশের নবীর আওলাদের মধ্যে একজন আশেখ যার নাম হলো হজরতে জাফর সাদেক ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই হজরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে লিখে ইমাম জাফর সাদেক সফর করে একা একা করে নয় তার সঙ্গীর সাথে কয়েকজন সফর সঙ্গী নিয়ে নেয় হজরতে জাফর সাদেক বলেন আমি যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাফফারা যাব যখন আমি সিদ্ধান্ত নিলাম তখন আমি আমার সফর সঙ্গী করলাম সফর সঙ্গীকে নিয়ে যখন মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলাম আমি আল আরবের মধ্যে যাব আমার নবীর রওজা মোবারক সোনার মদিনার দিকে যাব আমি খানায় কাবা জিয়ারত করব তাওয়াব করব মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমার নবী পাকের রওজা মুবারক তাওয়াব করার জন্য যখন হজের মধ্যে রওনা দিলাম রাস্তার মধ্যে যখন যাইলাম হেঁটে হেঁটে তো খানায় কাবা যেতে হতো উনি বলেন আমি যখন মধ্য রাস্তায় গেলাম যাওয়ার পরে আমি রাত্রটা বিরতি দেওয়ার জন্য একটা জায়গার মধ্যে আমি তাবু গাড়লাম সুবাহান আমি একটা জায়গার মধ্যে রাত্রটা অতিবাহিত করার জন্য আমি যখন সুন্দর করে এই জায়গার মধ্যে তাবু গাড়লাম তাবু গাড়ার পরে ওই জায়গার মধ্যে রাত্রেবেলা আল্লাহ পাকের আবাদত করে করে রাত্রটা আমি কাটায়া দিতাম রাত্রেবেলা যখন আমি জোহরের আগ পর্যন্ত রব্বুল আলামিনের দরবারে সেজদা কাটাইতাম যখন ফজরের আজান হয়ে গেল ফজরের নামাজের পরে আমার সাথে যে সফর সঙ্গী নিলাম আল্লাহর ওলিরা সাদেক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আমি যখন সকাল বেলা ফজরের নামাজটুকু পড়ে যখন তাসবিহ তালিম নিয়ে বসে গেলাম গলার মধ্যে চাপ বেশি উঠেছে তার পেটের মধ্যে পেটের খিদায় যেন তার চটপট কিন্তু সরমে আমারে কিছু বলে নাই আমি ডাক দিয়া বললাম আরে আল্লাহর বান্দা তোমার কি পেটের খিদা লেগেছে তোমার কি কষ্ট হচ্ছে হুজুর বলতে সরম লাগে আপনি যে জায়গার মধ্যে খাবারের কোনো চিন্তা করেন নাই আর আমি কি হইয়া খাদে ময়া আপনার কাছে খাবার চাইতে পারি আল্লাহ ইমাম জাফর সাদিক বলে তুমি চিন্তা করো না আমি দেখতে পাইতেছি তোমার চেহারার মধ্যে পেটের খিদা একটা কষ্ট তোমার চেহারার মধ্যে বেশি উঠেছে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি রব্বুল আলমিনের দরবারে আমি ইমাম জাফর সাদেকের খাদ্য তুমি মালিকের দরবারে জিকির করলে আমি ইমাম জাফর সাদেকের খাদ্য নিবারণ হয়ে যাই সুবহানাল্লাহ আমি জাফর সাদেক তোমার নাম নিলে আমি জাফর সাদেক তোমার নাম নিলে আমার পেটের খিদা নিবারণ হয় আল্লাহ আমার সফর সঙ্গী তার পেটে বড় খিদা লেগেছে কষ্ট করতেছে মরুভূমি এলাকা খাবারের ব্যবস্থা নাই ও মালিক তোমার দরবারে চাই তুমি আমার খাদেমের আমার সকর সঙ্গীর খাবারের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আল্লাহ করতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহরে মহাব্বতে ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার যদি কোনো কিছু চাই মানুষটা রাগ হয় মানুষটা গুসা হয় মানুষটার মধ্যে বিরক্তির চাপ চলে আসে আমার আল্লাহ বলে পান্দা আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বিরক্ত হয় আমি আল্লাহ গুসা করি আমি আল্লাহ রাগ করি আমার কাছে বান্দা যত চাবি আমি আল্লাহ তত বান্দার উপরে খুশি হয়ে যায় এটাই হলো রব্বে কারিমের বৈশিষ্ট্য এটাই হলো আমার আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বলে দুনিয়ার মানুষের কাছে তিনবার চাইলে রাত হয় আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি রাত নয় তাহলে আমার আল্লাহ আমাদের দিতে প্রস্তুত আছে কিনা হজরত ইমাম জাফর সাদেক উনি ডাক দিয়া বলে রব্বে কারিমের দরবারে যখন আমি চাইলাম চাইতে দেরি হলো ছিল কোনো ঘাস না ছিল কোনো বৃক্ষ আল্লাহ পাকের দরবারে চাইতে দেরি হলো রব্বুল আলামিন ইমাম জাফর সাদেকের সামনে সুন্দর করে একটা তরতাজা খেজুরের গাছ আমার আল্লাহ রোপণ করে দেয় সামনে বাসায় দেয় সেটার মধ্যে চমৎকার করে সুন্দর পাকা খেজুর বলে দেখা যায় সোবাহান আল্লাহ আল্লাহ আকবার খেজুরের কোনো সন্ধান নাই গাছের কোনো সন্ধান নাই আল্লাহ বলে মমিন বান্দার মুহূর্তের মধ্যে বান্দা দুনিয়া তোর কাছে কেউ যদি না আসে আমি আল্লাহ দরবার যদি চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোর মাহরুম করি না আমি আল্লাহ তোরে ছেড়ে দেই না আমি আল্লাহ তোরে দূরে ফেলে দেই নাই আমি আল্লাহর ডাক দিবে আমি আল্লাহ তোর ডাকে সারা দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার বান্দা তুমি যখনই চাইবা তখনই সারা পাইবা যখনই চাইবা তখনই তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আমরা প্রসাদেকের সামনে সুন্দর খেজুর গাছ টক করে খেজুর যেন পেকে রয়েছেন এত সুন্দর খেজুর হজরত ইমাম জাফর সাদেক ডাক দিয়ে বলেন এরে আমার সফর সঙ্গী তুমি খেজুর গাছ থেকে সুন্দর করে করে আল্লাহ পাকের কুদরতি খেজুর খেয়ে তোমার পেটের খিদা নিবারণ আরো জোরে আল্লাহ যদি মাখে বউ জন্য কাদড়ে আল আরবের মধ্যে প্রধান খাদ্য হলো রুটি এবং খেজুর দুনিয়ার সব খাবারের সাইতে অপর সব খাবারের সাথে আপনি অপচয় করতে পারেন কিন্তু আল আরবের মধ্যে রপ্তকারী এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন এমন একটা সুযোগ করে দিয়েছেন যে আজ পর্যন্ত আল আরবের মধ্যে মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাব্বারাম সব খাবারের সাথে যদিও অপমানিত চলে কিন্তু এবং খেজুরের সাথে আজও পর্যন্ত তারা অপমানিত করে না সম্মানের চোখে দেখে খেজুর দেয় সম্মানের চোখে দেখে তারা রুটি খেয়ে এই জন্য জাফর সাদেক ডাক দিয়ে বলেন এরা দুনিয়ার মানুষ যাই মাত্র আল্লাহ পাকের দরবারে আমি চাই না আল্লাহ পাক বলেন বান্দা তাকুয়া করলে আমি আল্লাহ কত কাছে আসি আমি আল্লাহ কত কাছে আসি আমি আল্লাহ কত কাছে আসি সুবাহ আমার উপরে যদি বান্দা ভরসা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কত কাছে চলে আসি দুনিয়ার সবাই যদি আমি আল্লাহ পাকের দরবারে যদি বান্দা তুমি মহাব্বতের সাথে চাইতাম কারণ আমি বান্দারে এত মহাব্বত করে বানাইছি কোনো জাতকে আমি আল্লাহ এত মহাব্বত করে বানাই নাই আমি আল্লাহ বান্দারে এত মহাব্বত করে বানাইয়া আমি আল্লাহ গোষ্ঠ আমি আল্লাহ আদম সন্তানদের সম্মানিত করে বানাইলাম আল্লাহ তো আঠারো হাজার আল্লাহ বানাইছে কোন জাতকে আল্লাহ পাক বনে নাই আমি সম্মানিত করে বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেছেন আমি বড় মহাব্বত কইরা বানাইছি আরো জোরে আমি আল্লাহ বান্দারে জাহান্নামের জন্য বানাই না ইমাম জাফর সাদিক যখন এই কাজ কারবারটা করলেন আরেকজন একটা গ্রাম্য বেদুইন লোক ছিল কিছু কিছু মানুষ আছে তিরিস্কার করা মস্কারি করা টিটকারি করা কথা কোন আছে কি নাই কিছু কিছু মানুষ আছে টিটকারি করা মস্কারি করা এই গ্রাম্য বেদুইন লোকটা দাঁড়ায় তার জীবনে বহু জাদুঘর দেখলাম অনেক জাদুঘর দেখলাম কিন্তু ইমাম জাফর সাদেকের মতো জাদুঘর আল্লাহর জমিনের মধ্যে আর আমি পাই না নাউজুবিল্লা আমার ভাইয়েরা ইমাম জাফর সাদেক আমার নবীর বংশের একজন আওলাদের সোল ইমাম জাফর সাদেক রে বলেন যে জীবনে বহু জাদুঘর দেখলাম তার মতো কোন জাদুঘর আমি দেখতে পাই নাই এই জাদুঘর দুনিয়ার জমিনের মধ্যে জাদুগির করা সময়টা কাটায় অতিবাহিত করে চিৎকারি করে মস্কারি যখন করলেন আল্লাহর অলি ডাক যা বলেন আরে আল্লাহর বান্দা তুরে আমি জানাইতে চাই আমি আমার রব্বে কারিমের দরবারে চাইলাম আমার আল্লাহ দিলেন আমি তো নিজে নিজে আমি গাছ তৈরি করি নাই খেজুরের গাছ আমার আল্লাহর কাছে চাইছি আমার আল্লাহ দিছে এতে তো আমার কোনো অসুবিধা নাই এতে তো তোমারও সমস্যা থাকার কথা নয় তাহলে তোমার মধ্যে কেন বেজাল লাগে বেজাল লাগে ডাক দিয়া পড়েন এটা তো জাদুর ব্যাপার জাদুর ব্যাপার আর না হয় এমনি ভাবে খেজুর গাছ সামনে টকটকে পাকনা খেজুর ধরা এমন গাছ তো আসা সম্ভব নয় আল্লাহর বলি হজরত আমজা ফরসাদ একবারন যদি তাই হয় তোমাকে আমি দোয়া করে দিব তোমার নামে আমি একটা দোয়া করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাটার বিকৃতি করে দিবে আল্লাহু আকবার আর সুরে কন্যা আল্লাহু আকবার তোমার চেহারাটারে আমার আল্লাহ বিকৃতি করে দিবে তুমি এখন চিন্তা করে দেখো তখনও এই ব্যক্তিটা মানুষ এই যে তিরিস্কার করা মানুষ এই যে পণ্ডিতওয়ালা মানুষ এই মানুষটা কই দেখি দেখি আপনি দোয়া করে দেন দেখি আমি হইনি আরো সরে কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ বলে মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আল্লাহর সাথে যারা গুস্তাকি করে আমার অলি আল্লাহর সাথে বেয়াদি করে আমার অলি আল্লাহর সাথে যারা মা বেয়াদবি করে আল্লাহ রব্বুল আলমিন চমৎকার করে সুন্দর করে বুখারির মধ্যে এসেছে এবং হাদিসে কুৎসের মধ্যে এসেছে মান আদাবি ওয়ালিয়ান মান আদাবি ওয়ালিয়ান মান আদাবি ওয়ালিয়ান ফাকাদ আজান তো বিল হার্ব আমি আল্লাহ আমার অলির বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি সুবাহান আল্লাহ আল্লাহ অলি আল্লাহর পক্ষে আছে কিনা আমার বাজিরা যখন বললেন তুমি যদি চাও আমি দোয়া করে দিতে পারি যেহেতু তুমি এখনো আমার বিশ্বাস করতে পারতেছ না যেহেতু তুমি আমার জাদুঘরের মতো তুলনা করেছ আমি তোমার আকৃতিটা বিকৃতি করে দেই যাই মাত্র মহান রব্বে কারিম আমার বাবারা মায়েরা বন্ধুরারে আমার যে আমার সাথে সম্পর্ক করেছে আমার সাথে রিলেশন করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বাড়ায়া দেয় দোয়াওয়ালা কয় দেহি দোয়া করে ফেলছেন দেহি হুজুর আপনার দোয়া কেমন কাজে হয় কেমন কাজে লাগে মহান রব্বুল আলমিনের দরবারে ডাক দিলেন আল্লাহ মহান রব্বুল আলমিনের ডাক দিলেন আল্লাহ ও রব্বে কারিম তোমার দরবারে আমি তোমার আওলাদের সুল হইয়া তোমার দরবারে হাতরা বাড়াইলাম ও মালিক হজের মধ্যে যাচ্ছি রাস্তার মধ্যে আমার খাদেমের আমার সফর সঙ্গের ফেড়ে কিদা লেগেছে তার জন্য তোমার দরবারে চাইলাম যাওয়ার পরে তুমি আমার খাদেমের খাবারের ব্যবস্থা করেছ আর এই জায়গার মধ্যে গ্রাম্য বেদুইন ব্যক্তিরা ডাক দিল ওইটা নাকি জাদুর প্রভাবে হয়েছে ও মালিক আবার বলতেছে হুজুর আপনি দোয়া কইরা দেন দেখি দেখি আমি পরিবর্তন হয় কিনা আমার চেহারা পরিবর্তন হয় কিনা রব্বে কারিমের দরবারে অভিযুক্তা করতে দেরি হয় আমার আল্লাহ মানুষের রূপ দ্বারে পাল্টাইয়া তাকে একটা কুকুরের রূপ ধারণ করে দিছে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ মানুষের রূপটা পাল্টায় আল্লাহ কুকুরের রূপ দান করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার বন্ধুরা যখন দোয়া করে আমার অলিরা দোয়া করে আমার গায়েবে নবীরা দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের দোয়াগুলিকে আমি রদ করে দেই না ফিরায়া দেই না আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করতে পারে কি পারে না আওয়াজ করে বলেন পারে কি পারে না ও মুসলমান ইমানদার চমৎকার করে সুন্দর করে রব্বুল আলমিনের দরবারে চাইতে দেরি হলো তার চেহারাটা আমার আল্লাহ বিকৃতি করে দিলেন তার চেহারাটা আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন আসিল মানুষ বানাইছে কথা বলেন না আসিল মানুষ বানাইছে উপর বানায় দিছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা قل سبحان الله الحمد لله جبان قل سبحان الله الحمد لله মানুষ হইতে আসিল মানুষ হইতে আল্লাহওয়ালাদের দু আল্লাহ কবুল করতে পারে কি পারে না আওয়াজ করে বলেন পারে কি পারে না তাওয়াক্কুল করব কার উপরে আরো জোরে কন গত জমায় বলেছিলাম তিন প্রকারের মানুষ তিন প্রকারের জাত সৃষ্টির জাত পুঞ্জীবোধ করে রাখে এক নাম্বার আমরার মতো মানুষ পুঞ্জিবোধ করে রাখি আগামী তেল কি খাবো আগামী বছর কেমনে চলবো আগামী বছর আমি কেমনে চলাফেরা করব পুঞ্জিবোধ করার দায়িত্ব আমাদের মধ্যে রয়ে গেছে দুই নাম্বার দুই নাম্বার ইঁদুর ইঁদুরে পুঞ্জিবোধ করে রাখে নিজের খাওয়ান আগামীকাল খাবে ওইটা পুঞ্জিবোধ করে রাখে তিন নাম্বার পিঁপড়া কয়জাত কথা বলেন কয়জাত আল্লাহ পাকের দরবারে এই তিনটা জাত নিজের স্বার্থ বুঝে মানুষ ইঁদুর পিঁপড়া তিনটা জাত আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে নিজের স্বার্থে নিজে চলে নিজের স্বার্থের কান্দারি হয়া চলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য যে জাত আমি আল্লাহ বানাইলাম আঠারো হাজার জাতের মধ্যে এই তিনটা জাত ছাড়া সবাই আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সুবহান আল্লাহ বন্ধুরে আমার আল্লাহ পাকের দরবারে বান্দা যখন চাবি আমার আল্লাহ ডাক দেখো বান্দা আমার কাছে চাবি আমি আল্লাহ তার দোয়া কবুল করি বান্দা আমার কাছে চাইলে আমি খুশি হয় না চাইলে আমি বেজার হয় বান্দা যখন আমার কাছে চাবে আমি আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া ফেরেস্তার ফেরেস্তারারে তোরা না বলছি না আমার বান্দা সৃষ্টি না করার জন্য দেখ দেখ দেখ আমার বান্দার আমার দেখে না আমার জান্নাত দেখে না আমার জাহান্নাম দেখে না আমি আল্লাহ পাখির কুদরত দেখে না বান্দা আমার তাওয়া আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ কেমনে বান্দার দোয়া রদ করে দিব আসিল মানুষ হয়েছে কুকুর হয়ে গেলেন যাই মাত্র কুকুরের রূপ ধারণ করলাম কুকুরের রূপ ধারণ করে আল্লাহর এই বান্দা যখন বাড়িতে গেলেন তো কেউ তো চিনে না এত ছিল মানুষ হয়ে গেল কুকুর মানে বেদ বিজ্ঞানী কইরা কইছে হুজুর দোয়া কইরা দেন না দেখি হয়নি দেখি হয়নি আপনি কি করবেন আপনার দোয়ায় কি কাজ হইব কোনো কাজ হবে না তার ধারণা হলো একটা মানুষ কি আরেকটা জাত দাঁড়তে পারে এটা হবে না এটা হবে না তার সিদ্ধান্ত কিন্তু আউলাদের রসুল ইমাম জাফর সাদেক দোয়া করেছে আমার আল্লাহ দোয়া কইরা তার মানুষের রূপটা পরিবর্তন করা কুকুরের রূপ ধারণ করাই দিছে বান্দাটা ঘরের ভিতরে গিয়া ঢুকলেন তার স্ত্রীর ছেলেমেয়েরা লাঠি নিয়ে যখন আঘাত করে গেউ গেউ গেউ গেউ করে আল্লাহর ওলি হজরত ইমাম জাফর সাদেকের কদমে সে হাজির হয়ে যায় আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ ইমাম জাফর সাদেকের দরবার যখন বান্দা চলে আসে ইমাম জাফর সাদেকের দরবারে ডাক যাবেন হুজুর আপনাকে জাদুঘর বলে আমি মন্তব্য করেছিলাম আপনাকে জাদুঘর বলে আমি বলেছিলাম হুজুর না না আমার বিশ্বাস ধারণা হয়ে গেছে আপনার সাথে আল্লাহ পাকের একটা রিলেশন আছে আল্লাহ পাকের একটা সম্পর্ক আছে ও হুজুর আল্লাহ পাক যেন আমারে ক্ষমা করে আপনিও ক্ষমা করেন আপনি দোয়া করলে আমার আল্লাহ আমার আশরাফুল মাকলু কাতের মধ্যে আবার মানুষের রূপ দিয়া দিবে সুবাহান আল্লাহ আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দিতে পারি কি পারে না আওয়াজ করে বলেন পারি কি পারে না রব্বে কারিমের উপরে তাওয়াক্কুল করবেন রব্বে কারিমের উপরে চাবেন রব্বে কারিমের কাছে চাইলেই আল্লাহ পাক বলেন বান্দা তুই একবার আমি কা আমি আল্লাহর কাছে আই আমি আল্লাহর কাছে আসলেই তুই বুঝতে পারবে আমি আল্লাহর রিয়াজত আজকে নামাজ পড়ে মজা পাই না আবাদত করলে মজা পাই না আল্লাহর আবাদত করলে মজা পাই না কারণ হলো আমরা পাশনে তো শয়তান ঘুর ঘুর ঘুর ঘুর করে চলে যার ধরুন আমরা রব্য কারিমের দরবারে আবাদত করে স্বাদ পাই না মজা পাই না আল্লাহ পাখের আবাদত করা দরকার আছে কি নাই আওয়াজ করবেন না আছে কি নাই রব্য কারিমের দরবারে সেজদা দিবেন কারণ